আর আপনারা জানেন যারা আমাকে চিনেন আমি মহাব্বতে বিশ্বাসী মানুষ আমি বিশ্বাস করি হামলা মামলা অস্ত্র দিয়ে আপনি জায়গাকে দখল করতে পারবেন কিন্তু মহাব্বত দিয়ে আপনি সারা বিশ্বকে জয় করতে পারবেন আমার বিশ্বাস কারণ আমার নবী হামলা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করে নাই মোহাম্মদ দিয়ে করেছেন সুবাহ এখন ইমানদার ভাইয়ের একটু গভীর মনোযোগ যদি আমার হতো আমার সাথে যেত যদি আপনার হতো আপনার সাথে যেত এখন আপনি একটু ভেবে দেখেন তো মরণকালে আপনার সাথে সার্টিফিকেট একজনে লন্ডনে গেছে পাশ করে আসছে বিশ লাখ টাকা খরচ করে সার্টিফিকেট কয় লাখ হে মরার পরে এটার দাম কত ফান বান্দার কাজে লাগবো আর না হয় ওই আমার মা বোনরা অনেক সময় চুলা জ্বালায় না কাইটা কাইটা মরছেন এটার আর দাম আরো সহজ করে দিই আপনি ভালো রেজাল্ট আছে আপনার সবকিছু আছে সার্টিফিকেটের একটা চাকরির বয়স ওইটা যদি চলিয়া যায় তাহলে আপনি কিছুকে সফলতা ভাবছেন শুনেন সফলতা যেটা আপনার সেটা আপনার সাথেই থাকবে এটা কখনো কারোর সাথে যাবে তাহলে এখন একটু খুঁজে বের করুন তো আপনি নিজে খুঁজে বের করুন সার্টিফিকেট যাচ্ছে না ব্যাংক ব্যালেন্স যাচ্ছে না গড় বাড়ি যাচ্ছে না ইমানদার ভাই গভীর মনোযোগ স্ত্রী পুত্র যাচ্ছে না সন্তান সন্ততি যাচ্ছে না নাম সৌন্দর্য যাচ্ছে না যশ খ্যাতি যাচ্ছে না তাই আমার কি আমার কি আমার কি কিচ্ছুই তো নাই এবার মন বলে তোমার আসল সফলতা হচ্ছে দুইটা একটার নাম ইমান আর একটার নাম আমল দুনিয়া তো তোমার সাথে থাকবে কবরও তোমার সাথে থাকবে সুবহানাল্লাহ আসল সফলতা হচ্ছে ইমান এবং আমল যেটা আপনার মাটির উপরও থাকবে মাটির নিচেও থাকবে এখন দেখেন আমাদের পাগলামিটা কোন জায়গায় করছি আমরা যেগুলা থাকবে না সেগুলার পিছনে পরিশ্রম হান্ড্রেড পার্সেন্ট যেগুলো আমাদের থাকবে না সেগুলোর পিছনে আমরা পরিশ্রম করছি হান্ড্রেড যেগুলো আমাদের সাথে সব সময় থাকবে করবো আর কি জামো আর কি আরে মা ইফতারের টাইম হয়ে গেছে মজিন সাহেব কোন জায়গায় যে মরে গেছে আজানটা দেয় না কা সময় মজিন সাহেব তাড়াতাড়ি দেয় কিছুদিন পরে রমজান আসতেছে না সেহরির সময় মহাজন সাহেবের এত নিষেধ করি দুই মিনিট পরে দিয়ে আমি একটু কাইয়া লই তাড়াতাড়ি দিয়ে দেয় আর ইফতারের সময় যখন সব কিছু সামনে ফ্যাটের মধ্যে কুটুর কুটুর কুটুর কুটুর কুটুর কুটুর বুক যখন ফানি কয় ফানি ফানি ফানি ফানি ইমাম সাহেবে মহাজন সাহেবে দেয় না ফোন দিছে মহাজিন সাহেব দিবেননি পাঁচ টাকা বাড়াই দিব আজকে দেন না একটু ঠিক না এই হলো আমাদের অবস্থা যেগুলা থাকবে আগে আপনি সিদ্ধান্ত নেন দেখেন সব কিছু কিন্তু বলে কই হয় না কিছু কাজ নিজেকে করতে হয় কিছু কাজ আমার যুবক ভাইরা কি কষ্ট পাচ্ছেন আমার কথায় দেখেন মানেন কিংবা না মানেন মৃত্যুর সামনে আপনাকে হতেই হবে মানেন কিংবা না মানেন কবর জগতে আপনাকে যেতেই হচ্ছে ইচ্ছা করুক কিংবা না করুক কবরে একা থাকতেই হবে ভাই কিচ্ছু করার নেই কিচ্ছু করার নাই এখন আমরা বুঝতে পারলাম আমার ভাইকে একটু যাওয়ার যাওয়ার সুযোগ করে দেন একবার দরি শরীফ পড়েন আল্লাহ وعلى মোহাব্বতের আওয়াজ লাগে একবার বলেন আলহামদুলিল্লাহ এখন বলেন আমাদের আমাদের সফলতা কি পাইলাম ইমান এবং যেটা দুনিয়াতেও থাকবে কবরেও আচ্ছা এখন বলেন মজার বিষয় দেখেন মজার বিষয় ইসলামের প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর প্রত্যেকটা আদেশ নিষেধের মধ্যে অনেক রহস্য অনেক রহস্য অনেক রহস্য লুকায়িত থাকে সুবাহ এখন দেখেন আপনারা জীবনে শুনেছেন অনেক মানুষ মায়ের পেটে কনসিপ্ট হয়ে তারপরে নষ্ট হয়ে যায় আমি বলছি আপনারা মিলাই যান আবার শুনেছেন তিন মাস চার মাস প্রেগনেন্সি থাকা অবস্থায় হঠাৎ বাচ্চা নষ্ট হয়ে গেছে আবার এটাও শুনেছেন মায়ের পেটে বাচ্চা মারা গেছে আবার এটাও শুনেছেন ডেলিভারি হওয়ার সময় মারা গেছে আবার এটাও শুনেছেন ডেলিভারি হওয়ার পরে এক ঘন্টা থেকে মারা গেছে ঠিক কখনো কি একবার প্রশ্ন করেছেন আল্লাহ আমাকে এখনো বাঁচাই রাখলা কেন একটু আমি বারবার বলছি মনের কার না হলে কিচ্ছু বুঝবেন না আমি শুনেছি কেউ মায়ের পেটে মারা যায় আমি মরলাম না কেন আমাকে এখনো বাঁচাই রাখলা কেন প্রশ্ন যখন করবেন আপনার মন উত্তর দিবে তোর দ্বারা এখনো কিছু কাজ হয়তো বাকি আছে বাকি আছে বাকি আছে যেটা আল্লাহ করাইতে চাচ্ছে তোকে দিয়ে সুবাহ কিছু একটা আছে ওই কাজটা আগে খুঁজে বাইর করেন তারপরে করতে পারেন না পারেন পরে দেখা যাবে আগে কাজটা খুঁজে বাইর করে সত্যি করে একটা কথা বলবেন আল্লাহ পাক যে কত দয়াবান আল্লাহ যে আমাদের প্রতি কত দয়াবান আমি আপনাদেরকে যদি একটু বিরক্ত না হন আর কি বলবো বলবো যতগুলা মানুষ আপনারা এখানে আছেন আমি প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন জীবনে কোনোদিন কাউকে জিজ্ঞেস করেছেন বড় হয়ে কি হতে চাও কোন আল্লাহর বান্দা আপনাকে বলছে আমি বড় হয়ে রিক্সাওয়ালা হতে চাই আমি বড় হয়ে মুসি হতে চাই কিন্তু আপনার সমাজে তো জুতা সিলার জন্য মুসি দরকার আছে আছে আছে আছে আপনার সমাজে রিক্সাওয়ালার দরকার তাহলে তো রিক্সাওয়ালা হওয়ার তো কেউ স্বপ্ন দেখে না তো এতগুলো রিক্সাওয়ালা আইলো কোন জায়গার থেকে ভাবেন ভাবেন ভাবেন মুসি হওয়ার তো কারো স্বপ্ন নাই তাহলে এতগুলো মুসি আসলো কোন জায়গার থেকে আচ্ছা এটাও বাদ দেন ড্রেন পরিষ্কার করার কারো কোনো স্বপ্ন আছে আমি বড় হয়ে ড্রেন পরিষ্কার করতে চাই এখন আমাদের জন্য তো ড্রেন পরিষ্কার করার জন্য কিছু আল্লাহর বান্দার দরকার আল্লাহ এত দয়াবান আমাদের সকলের প্রতি আমি ধর্মের কথা বলছি না মুসলমানের কথা বলছি না আল্লাহ আমাদের প্রতি এত দয়াবান বান্দার জোতা সিলানোর জন্য মুসিদ দরকার বান্দার চুল কাটার জন্য নাপিতের দরকার বান্দার কাজের জন্য রিক্সাওয়ালা দরকার বান্দার ড্রেন পরিষ্কার করার জন্য কিছু মানুষের দরকার এগুলো মানুষ পাবে কোথায় আল্লাহ বান্দার সুবিধার্থে কিছু কিছু মানুষের অন্তরে এই সমস্ত কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে আমার বান্দা এখন একটু যদি বলি আপনাদের ঘরে একটা ছেলে বাচ্চা হয়েছে কিংবা মেয়ে বাচ্চা যেটাই হোক বাচ্চা হয়েছে কিছুদিন পরে চুল কাটতে হয় না আচ্ছা এখন আপনি নাপিতকে ডাকলেন নাপিত আসলো নাপিত এসে চুল কাটতেছে আপনি নাপিতকে জিজ্ঞেস করলেন কয় বছর ধরে নাপিতে কাজ করো সে উত্তর দিল আমি দশ বছর ধরে তার মানে আপনার ছেলের চুল কাটার জন্য বুঝে নেন না রে ভাই আপনার ছেলের দুই সালে যে চুল কাটা লাগবে সেটা আপনি সিদ্ধান্ত নিয়েছেন এক সপ্তাহ আগে কিন্তু আপনার আল্লাহ দশ বছর আগে থেকে একজন নাফিদকে তৈরি করে রেখে দিয়েছেন আপনার আল্লাহ আপনাকে এতটুকু ভালোবাসে কোরআনুল করিম আমরা পড়ি ঠিকই আমরা কোরআন পড়ি দুই কারণে কষ্ট লাগলেও বলতে হবে বাস্তব যেটা আমি আমার গায়ের উপর নিয়ে বলি কোরআন আমরা খুলি দুই কারণে হয়তো সব কামানোর জন্য আর না হয় তর্ক করার জন্য হয়তো সব কামানোর জন্য না হয় তর্ক করার জন্য কিন্তু কোরআনটা তো প্রেম করার জন্য ছিল কোরআনটা তো গবেষণা করার জন্য ছিল ঠিক না এখন আসুন আল্লাহ পাকরবুল আলমিন আলামিন সূরা প্রথম নম্বর লাইনটা কিভাবে বলছেন দেখুন আলহামদুলিল্লাহ সবাই জানেন আজকে একটু চলেন প্রেমটা শেখার চেষ্টা করি যারা যারা প্রেম জগতে আগাইতে চান তারা একবার বলেন মার হাবা আমার মুখে মুখে বলবেন আলহামদু অর্থটা সবাই জানি সমস্ত প্রশংসা আলামিনের পালনকর্তার জন্য ঠিক এখন আসুন আল্লাহ তো এখানে নিজেকে খালিক বলতে পারতেন মালিক বলতে পারতেন রব কেন বললেন একটু একটু একটু খেয়াল করেন যারা মাদ্রাসার স্টুডেন্ট আছেন আপনাদের মনোযোগ বিশেষ আকর্ষণ করছি খালেককে মালিককে রহমানকে রহিমকে কিন্তু আল্লাহ এই আয়াতে নিজের পরিচয় কিভাবে দিচ্ছেন দেখেন আলহামদু সমস্ত প্রশংসা লিল্লাহে আল্লাহর জন্য তো আল্লাহটাকে প্রশ্ন একটা থেকে যাই আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন রব্বিল আলামিন আমি কে জানো আলামিনের রব আলামিনের রব আলামিনের রব আল্লাহ আলামিন মানে বুঝলাম না তো আল্লাহ পাক বলে আলামিন মানে গ্রহ নক্ষত্র উপগ্রহ প্রকাশ্য অপ্রকাশ্য লামকা পর্যন্ত যা কিছু আছে সমস্ত কিছু আলামিনের অংশ আর আমি হইলাম সে আলামিনের রব আল্লাহ রব মানি বুঝলাম না আল্লাহ পাক বলে আল্লাহ পাক বলে আল্লাহ পাক বলে রব মানি পালন কর্তা আল্লাহ তুমি খালিক বললা না কেন সৃষ্টিকর্তা বললা না কেন মালিক বললা না কেন আল্লাহ পাক বলে আমি রব বলার পিছনে কারণ আছে গবেষণা করে দেখো আমার প্রেম তোমরা খুঁজতে পাবা সুবহানাল্লাহ আল্লাহ আকবর উচ্চ আওয়াজে বলেন সুবাহান আল্লাহ এখন আমি কইতাছি আপনারা মিলান কিছু কিছু আত্মীয় স্বজন আপনার কাছে আমার কাছে আইসা কয় বেশি কথা কস কিল্লাই কয়দিন হইছে আমার কোলে শুনে না মনে হয় জীবনে কথা খালার আইসা কিতা কয় এ নাক সিবলে দুধ বাইরে ফোলা কিতা কস এই কয়দিনে আমার কুলে তুই মুত্যা দিছিলি কয়নি কয়নি কয়নি আর একটা ডাইলগ শুনেন তোরে আমি লালন পালন কইরা কথা কয় না তোরে আমি লালন পালন কইরা বড় করছি তোর উপর আমার একটা অধিকার আছে না তখন আমরা কি হয়েছে অ কালা ক ক অ সাসি ক ক কারণ আমার লালন পালন এখন লালন পালন মানে কি শুনেন তুমি প্রস্রাব করেছিলা শীতকাল ছিল আমি বকা দিই নাই আমি বকা দিই নাই কাপড় চেঞ্জ করেছি আমি গোসল করেছি ঠান্ডা পানি দিয়ে আমি তোমার সাথে রাগ দেখাই নাই এভাবে তোমাকে লালন করেছি এভাবে তোমাকে লালন করেছি এভাবে তোমাকে লালন করেছি লালন পালন কাকে বলে একটু মনোযোগ একটু মনোযোগ মা বলছে আমি তোকে লালন পালন করে বড় করছি তার মানে আমি মাত্র ঘুমাইলাম দশ মিনিট হয় নাই কাঁচা ঘুম ছিল তুই চিৎকার করে কান্না উটা করার সাথে সাথে আমি নিজের ঘুম থেকে উঠে গিয়ে তোকে আবার নিলাম রাতের তিনটা বাজে নিজের স্তনের বুক দুধ পান করাইলাম আমি বিরক্ত হয়ে হই নাই আমি রাগ দেখাই নাই আমি বকা দিই নাই আমি তোকে লালন করেছি আমি তোকে লালন করেছি আমি তোকে লালন করেছি আমি তোকে লালন আর একটু জোরে জোরে জোরে জোরে আমি তোকে লালন করেছি ওরে আমার সন্তান তুই আমার কোলে প্রস্রাব করেছিস আমি রাগ দেখাই নাই এমনকি একবার দুইবার তো তুই আমার কোলে বাথরুমও করে দিয়েছিস আমি নিজের হাতে সে বাথরুমগুলো পরিষ্কার করেছি তোকে আমি মার দিই নাই তোকে আমি বকা দিই নাই তোর উপর রাগ দেখাই নাই তোর উপর রাগ দেখাই নাই আমি তোকে লালন করেছি কিভাবে জানিস নিজে না খেয়ে তোরা খাওয়াইয়াছি নিজে না ঘুমাইয়ে তোর ঘুম পাড়াইয়াছি সবাই যখন তোর বিপক্ষে আমি ছিলাম তোর পক্ষে তোবাই যখন তোর বাপ যখন তোকে মারতে আসছে আমি নিজের বুকের মধ্যে তোকে নিয়ে রেখেছি তোকে নিয়ে রেখেছি তোকে এভাবে আমি তোকে লালন পালন করছি আল্লাহ বলছে আমি আলামিনের পালন কর্তা কেমনে বুঝাইতাম আমি মায়ের ফালন তো বুঝছেন লালন পালন এত ভুল করছি মাইর দেয় না এত রাগাইছি মা আগে বকা দেয় না আল্লাহ পাক বলে আনা রব্বুল আলামিন আলামিনের রব আল্লাহ কি রকম কয় তোমার মা তোমাকে যে রকম প্রত্যেকটা মুহূর্তে যত্ন নেয় আমি আল্লাহ প্রতিটা সেকেন্ডকে আমার সৃষ্টি জগৎকে যত্ন নিয়ে থাকে এখন আসেন বাস্তব প্রমাণ কিছু থাক না থাক আমরা প্রায় সময় একটা কথা বলি যে ফ্যাটটা যদি না থাকতো পেটটা যদি না থাকতো আর এত কাহিনী এত কিছু দরকার হতো এই পেটের জন্যই সবকিছু এই পেটের জন্যই মারামারি এই পেটের জন্যই খুনাখুনি এখন বলেন আমাদেরও ফ্যাট আছে না তার মানে খিদা লাগে তো খিদা যেহেতু লাগে খাবারেরও ব্যবস্থা যেমন আজকের মাহফিলে যিনি সভাপতি উনি কি অ্যানাউন্স করেছেন আল্লাহ যদি তৌফিক দেয় আগামী বছর আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করব তো এটা যাইব কই আরও জোরে কর না কিন্তু আজকে আমি আপনাদেরকে একটা বিশেষ মোবারকবাদ দিচ্ছি আজকে এখানে যারা এসেছে তাবারুকের প্রেমে আসে নাই মৌলার প্রেমে এসেছে আমার জন্য সেই জন্য আমি প্রথম কথা শুরু করেছি আজকে এখানে পাগলামি হবে আমি শুভকেও বলেছিলাম যে আমি তোমাকে মোবারকবাদ জানাচ্ছি এমন একটা মাহফিলে যাচ্ছি যেখানে আমি বলতে পারবো এতটুকু যারাই আসবে একজন হোক দুইজন হোক আমার মৌলার প্রেমে আসবে মৌলার দয়ার বিক্ষুক হয়ে আসবে আমার জন্য প্রাউড ফিলের বিষয় আমি আজকের মাহফিল নিয়ে প্রাউড ফিল করছি যে আমি এমন একটা মাহফিল আসছি যেখানে আমি সত্যিকার আল্লাহর প্রেমিক বান্দাকে পাচ্ছি নবীর প্রেমিক উম্মত পাচ্ছি আমার জন্য পাওয়া আমি তো সভাপতি অ্যালাউন্স করে দিয়েছেন সেজন্য না হয় কিন্তু আমি হুট করে নিষেধে করে দিতাম আমাকে কই স্যার এটা কইরেন না তাবারুকের দরকার নাই আজকে তাবারুক স্যার এতগুলো মানুষ আসছে আমরা মাহফিল করব কাকে দেখানোর জন্য বাস যদি আমার সভাপতি মহোদয়ের কাছে আমার অনুরোধ যদি তাবারক দিতে মন চাই দুপুর দুইটা থেকে তিনটা চারটা বাজা খাবাইলেন আর আপনারা একটা ট্রেন শুরু করেন এই মাহফিল আল্লাহ এবং নবীর প্রেমিকের মাহফিল কাউকে দাওয়াত দেওয়া হবে না মাইকের আওয়াজ শুনবেন যার অন্তরে প্রেম আছে সে এমনি চলে আসবো বাসির আওয়াজ শুই না বুঝি আবার সাপ গড়তে থাকতে পারে অন্তত আপনাদের মাহফিলটা আল্লাহর কবুলিয়ত পর্যন্ত যাবে কারণ যার নিয়ত পরিষ্কার তার আমলও এমনি পরিষ্কার হয়ে যায় বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ নিজেকে কি বলেছেন পালন কর্তা নিজেকে কি বলেছেন যুবক ভাইয়ের আওয়াজ দেন নিজেকে কি বলেছেন এখন দেখেন আমাদের পেট আছে পাগলেরও পেট আমাদের পেট ভরার জন্য বাজারের দরকার বাজার করার জন্য পাগলের তো তাহলে পাগলের পেট চলে কেমনে ভাই কিসে আমারে হ্যাঁ, হ্যাঁ। না ওরা যদি গরমে বসতে পারে আমিও গরমে বসতে রাজি ওদিকে দেন ওদিকে দেন দেন আমার সাইতে বেশি ঠান্ডা তার দরকার তারে দেন তার না হ্যাঁ, ভোট করে বন্ধ হয়ে যাবে তখন আমিও বন্ধ হয়ে যাবো কথা কয় না ঠিক না এখন বলেন আপনাদের সমাজে আপনাদের এলাকায় আপনাদের গ্রামে পাগল আসেনি তারও পেট আসেনি এখন তার তো ইনকাম চাকরি ব্যবসা সংসার গড় বাড়ি পেটের মধ্যে যদি খাওয়া না পড়তো বাংলাদেশের পাগল তো সব মইরা যাইতো এতগুলো পাগল বাচ্চা আছে কিভাবে এটাই প্রমাণ করে তার পেটে খাবার যাই পাগলকে প্রশ্ন করলাম তুই কাজ খামাস কি কয় কিচ্ছু কামাই না চাকরি আছে বলে যে চাকরি নাই ব্যবসা আছে ব্যবসা নাই তো কাজ কেমনে কয় খাওয়া নেওয়াল আমারে ঠিকই খাওয়া উচ্চ আওয়াজে বলেন সুবাহান আল্লাহ ইমানদার ভাই সত্যি করে একটা কথা বলেন পাগল বাইচা আছে মানে এটাই তো প্রমাণ খায় খায় এখন বলেন আপনার আমার থাকার জন্য ঘরের দরকার পাগলের তো ঘরের ঘর আপনার আমার সুস্থ থাকার জন্য পরিষ্কার দরকার পাগলের চুল দইয়া দেখবেন শরীরের মধ্যে ময়লা কিন্তু গন্ধ নাই আমি বলছি আপনারা মিলাই দেখেন না ছাগলের জিজ্ঞেস করলাম গোসল করবি নি কয় গোসল করেন ফেরতের কাজ পাগল তো পাগলে গোসল করবি নি কয় করতাম না গোসল করেন ফেরতের কাজ এটা করতাম না কিন্তু দেখলাম গোসল করে নাই সাত বছর গন্ধ নাই গন্ধ নাই গন্ধ নাই চুল মধ্যে আওলা জাওলা জট লেগে গেছে কিন্তু চুলের মধ্যে শরীরের মধ্যে আপনার আমার পরিষ্কার শরীরে যতগুলা রোগ তার কাছে ডায়াবেটিসও নাই তার কাছে প্রেশারও নাই তার কাছে কিছুই নাই কিচ্ছু নাই আমরা সুস্থ শরীরে এত রোগ অসুস্থ অপরিষ্কার শরীরে তার মধ্যে তেমন কোনো রোগ আরো জোরে বলে না রোগ এতগুলা মানুষ মারা গেছে করোনায় ফাগল মচ্ছিনি আমরা তো সেফ হয়ে গেলাম তারা তো আনসেফ আমরা তো গোপন হয়ে গেলাম তারা তো প্রকাশ্য লকডাউনের মধ্যে আমরা যখন ভিতরে পাগলরা তখন বাহিরে তার মানে করোনার সামনে কিন্তু তাদেরকে তো তেমন আক্রান্ত করতে আমরা কেউ শুনলাম না আমি শুনি নাই আপনারা শুনে নাই পাগলে কয় একজন তো রব আছে আছে একজন এখন আমরা কইলাম আল্লাহ তুমি পাগলের এত যত্ন নাও আমার নীলা না কেন কথা কয় নাকা আমাদের একটা আবদার্থ থাকতে পারে আল্লাহ তুমি পাগলকে পার সেকেন্ডে খেয়াল রাখছো আমাদেরকেও যদি একটু রাখতা আল্লাহ পাক বলে যে আমি সবাইকে পার সেকেন্ডের খেয়াল রাখি বাস্তব প্রমাণ অস্বীকার কেউ করতে পারবেন না এখানে যারা বসে আছেন তারাই আছেন সবাই মিলে একটা আওয়াজ দিবেন আপনাদের আশেপাশে পিঁপড়া নাই জিন্দানা মরা মরা কইছে বেড়া জিন্দা না মরা পিঁপড়ারে কই এতগুলা মানুষ যে তুই দেখছ নি দেখছি পিঁপড়ার কাছে মানুষগুলাকে দেখতে কেমন লাগে মানুষের কাছে পাহাড় দেখতে যেমন লাগে মানুষের কাছে পাহাড় যেমন পিঁপড়ার কাছে মানুষ এখন দেখি পিঁপড়া এদিকে চলে যায় এই যাসকো এতগুলা মানুষ পিছিয়ে লাইব কয় বেড়া যত্নকারী কি আমি নি যত্নকারী কি আমি নি কে আমি নি যত্নকারী তো আমার আল্লাহ যত্ন এতগুলা মানুষের ভিতরে একটা পিঁপড়াকে বাসায় চলার ব্যবস্থা যিনি করে দেন তিনি হচ্ছে রহমান চাকরি ব্যবসা ছাড়া যাকে খাবার ব্যবস্থা করে দেয় পাগলকে তিনি হচ্ছে রহমান কখন বৃষ্টি আসবে আমাদের কাছে ক্যালেন্ডার আছে পিঁপড়ার কাছে কোনো ক্যালেন্ডার নাই অবাক করা বিষয় বৃষ্টি আসার আগে পিঁপড়ার ঘরের মধ্যে খাবার মজুত হয়ে যায় ও পিঁপড়া তুই জানলি কেমনে কিছুদিন পরে বর্ষাকাল পিঁপড়াই বলে আমার কাছে ক্যালেন্ডার নাই আমার কাছে আবহাওয়া অধিদপ্তর কিছু নাই কিন্তু আমার কাছে আমার মৌলার দেওয়া রহমত আছে বলেন সোয়া আল্লাহ এখন আমরা বললাম আল্লাহ আমাদেরকে একটু পাগলের মতো বেশি কেয়ার করে একটু যত্ন নাও না আল্লাহ পাক বলে যে নিতাম তোরা যদি পাগল হতি এবার আমরা বললাম আল্লাহ সবাই যদি পাগল হয় পৃথিবী চলবে কেমনে আমরা যদি সবাই পাগল হই চিকিৎসা চলবে কেমনে আমরা যদি সবাই পাগল হই ইমানদার ভাইরা মনোযোগ আছে আচ্ছা ঠিক অনেকে বিরক্ত হয়ে গেছেন বুঝতে পারছি আমি ঠিক আছে ভাই ঠিক পাঁচ মিনিটে শেষ করে দিচ্ছেন পাঁচ মিনিট পাঁচ মিনিট আচ্ছা ঠিক আছে ছয় মিনিট আচ্ছা আর কোনো দরাদমি চলতো না একদম সাত মিনিট শেষ হ্যাঁ আপনারা তো এটা কইতেছেন যারা দাঁড়াই আছে তারা কইতেছে বৈশা রইছো তো কইবা তো কষ্ট হইতেছি নি কোনো কষ্ট হইতেছি নি কোনো বৈশা শান্তি কারো দাঁড়াই শান্তি কারো প্রেমের মজা তো এমনি হয় এখন একটু খেয়াল করবেন ইমানদার ভাইয়েরা ইমানদার ভাইয়েরা এবার পিঁপড়া বলল আমরা বললাম আল্লাহ আমাদেরকে একটু যত্ন নাও না আল্লাহ বলে যে তুমিও পাগল হয়ে যাও আমরা বললাম মৌলা পাগল যদি হয়ে যায় ডাক্তার হবে ডাক্তারি কাজ কেমনে চলবে শিক্ষকের কাজ কেমনে চলবে স্কুলের কাজ কেমনে চলবে আপনার নাসার কাজ কেমনে চলবে আল্লাহ পাক বলে যে তুই তো বুঝলি না পাগল মানি এই পাগল নয় মনটাকে আমার প্রেমে পাগল করে দে বাহিরে সুস্থ থাক ভিতরে পাগল থাক সবাই দেখবে তুই সুস্থ শুধু তুই জানবি তুই আমার প্রেমে পাগল হয়ে আছিস তাহলে দুনিয়াদারিও চলবে ফাগলামিও চলবে কথা কয় না কা দুনিয়াদারিও চলবে পাগলামিও চলবে যে পাগল ছিল ইব্রাহিম নবী যে পাগল ছিল আইয়ুব নবী যে পাগল ছিল ইউসুফ নবী যে পাগল ছিল দাউদ নবী যে পাগল ছিল ইউনুস নবী যে পাগল ছিল ইসাদ নবী যে পাগল ছিল ইমরান নবী যে পাগল ছিল শীষ নবী যে পাগল ছিল আদম নবী যে পাগল ছিল দেওয়ানা ছিল আপনার আমার কামলিওয়ালা নবী কামলিওয়ালা নবী কামলিওয়ালা নবী কামলিওয়ালা নবী কামলিওয়ালা নবী জগৎ দেখেছে একরকম আসল বিষয়টা ওনারাই জানতো যে মাওলার প্রেমে কেমন দেওয়ান আছে পাগল করতে হবে কি সবাই বাহির থেকে বলবো যে ইমাম সাহেব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম না ইমাম সাহেব তো সুস্থ আছে ইমাম সাহেব ঘরের ভিতরে ডিক্কা কইব যে আমরা জানলা দিয়ে তাকাই আছি ইমাম সাহেব কয় মৌলা সবাই আমার ইমাম কয় সবাই আমারে ডাক্তার কয় সবাই আমাকে ইঞ্জিনিয়ার বলে সবাই আমাকে ডক্টর বলে সবাই আমাকে প্রফেসর বলে আমার মা এত লম্বা কিন্তু আপনার আমার জন্ম সময় শরীর ছিল এতটুক এখন বলেন হাতির বাচ্চা যখন জন্ম নেয় হাতির বাচ্চা যখন জন্ম নেয় হাতি যখন ডেলিভারি করে ডাক্তার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার অ্যাম্বুলেন্স কই এখনো পর্যন্ত শুনলাম না কোনো সন্তান ডেলিভারি করতে গিয়ে হাতি মারা গেল কোনো সন্তান ডেলিভারি করতে গিয়ে হরিণ মারা গেল কোনো সন্তান ডেলিভারি করতে গিয়ে বাঘ মারা গেল কোনো সন্তান ডেলিভারি করতে গিয়ে হিংসাময় সিংহ মারা গেল শুনলাম না কেন শুনলাম না কেন শুনলাম না কেন শুনলাম না কেন শুনলাম না কেন তাদের দেহ তো জন্ম থেকেই এত বড় হয়ে যায় গরুর বাচ্চাকে দেখেন জন্ম থেকেই এত বড় হয়ে যায় পাগুলা এত লম্বা এদিকে পা চলে যায় এদিকে এত লম্বা ডেলিভারি হওয়া তো অনেক কষ্ট আমরা দশজন মিলে পারি না ডাক্তার মিলে পারি না সিজার করা লাগে কিন্তু গরু যখন ডেলিভারি করে নিজেরটা নিজে এবার গরুকে জিজ্ঞেস করলাম ও গরু মা সন্তান ডেলিভারি করছো ডাক্তার কয় কয় লাগবে না আছে আছে একজন যত্নকারী কে উত্তর দেয় রাব্বুল আলামিন আল্লাহু আকবার উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ তাই বলে কি আমি ডাক্তারের বিপক্ষে বলছি নয় বুঝতে ভুল করবেন যদি বলেন যে বাড়ি ডাক্তারের বিপক্ষে বলছে নয় আমি কোন জায়গার পক্ষে বলছি সেটা একটু শুনুন আমার মুরব্বীর এখানে স্টেজে অনেকেই আছে আমি ওনাদের থেকে দোয়া নিয়ে একটু উত্তর জানতে চাই আগের যুগে এক একটা করে সন্তান হতো দশজন নয় জন আটজন সাতজন সতেরো জন পর্যন্ত আছে ওনারাও মেয়ে আমাদের সমাজে যারা আছে আমার মা বোন তারাও মেয়ে ওনাদেরও বিয়ে আমাদেরও বিয়ে ওনাদেরও যেই প্রসেস আমাদেরও সেই প্রসেস পার্থক্য কোথায় আগে দশ গ্রাম মিলে একটা দায়মা ছিল না একটা মা ডেলিভারি যে করাই এরকম মা আনতে গেলে অনেক দূর থেকে আনা লাগতো আগে রাস্তা ছিল না ব্যান গাড়ি ছিল এখন অ্যাম্বুলেন্স আছে সব দিক দিয়ে তখনের তুলনায় এখন উন্নত কিন্তু বাস্তবতা কি দাঁড়ালো একটা সন্তান যদি হয় দুইটা সন্তান যদি হয় তিনটা সময় বলে যে রিক্স হয়ে যাচ্ছে আর নেওয়া যাবে না আর নেওয়া যাবে না আর নেওয়া যাবে না আর নেওয়া যাবে না পার্থক্যটা কোথায় অনেকে বলছে খাবার পার্থক্য বেজালের পার্থক্য আমি বললাম না ভাই শুধু এতটুকু নয় বেজাল যেগুলো আমরা খাইছি এই জীবনে এই বয়স পর্যন্ত যতগুলো বেজাল খাইছি সব তো মরে যাওয়ার কথা ফরমালিন কি বিষ না আচ্ছা এই পর্যন্ত আপনি যতদিন বাইচে আছেন যা খাইছেন সবগুলো তো কিছু না কিছু ফরমালিন আচ্ছা প্রত্যেকটা খাওয়াই ডেলি যদি একটু একটু যদি ফরমালিন যদি বিষ দরি হয় আপনার আমার শরীরে এই পর্যন্ত কতগুলো বিষ হইতে পারে বিষ তারপরেও দেখি মানুষ চলে তখন একজন কয় হুজুর মেড ইন জাপান হইলে বাঙ্গা যাইতো মেড ইন জাপান হইলে বাইরে যেত ওয়ালা আল্লাহ তো সেজন্য এখনো টিকে আছে বলেন না সুবাহান আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ এখন আমি যেটা বলছি আপনারা শুধু একটু মিলাই যান মনোযোগ আছে নাকি নাই রে ভাই তখনও মেয়ে এখনো মেয়ে তখনও পদ্ধতি এখনো পদ্ধতি বরং তখনের চাইতে এখন উন্নত বেশি পার্থক্যটা লাগলো কোথায় শুনুন তখন ক্যালসিয়ামের ওষুধ ছিল না এখন ক্যালসিয়ামের ওষুধ আছে তখন আয়রনের ওষুধ ছিল না এখন আয়রনের ওষুধ আছে তারপরও এত কমতি কেন একটাই পার্থক্য আগের যুগে যখন আমার নানিরা দাদিরা কষ্ট পেত মুরব্বী মাথায় হাত বুলাই দিয়ে বলতো রাস্তা ভালো নাই জানা আছে দাত্রিমা পাশে নাই জানা আছে ব্যানগাড়ি বলে রেখেছি আসতেও পারে নাও আসতে পারে তারপর মা চিন্তা করিস না চিন্তা করিস না ইলেকট্রিসিটি নাই গাড়ি নাই তাই মা নাই ডাক্তার নাই হসপিটাল নাই মা মা চিন্তা করিস না মা মা চিন্তা করিস না আল্লাহ আছে তো আল্লাহ আছে তো আল্লাহ আছে তো আল্লাহ আছে তো আল্লাহ আছে তো বর্তমান সময়ে বলে যে মা চিন্তা করিস না doctor ready ambulance ready Allah পাক বলে সবকিছুর কথা বললি বান্দা আমার নামটা একবার বললি না আমার নামটা একবার বললি না আমার নামটা একবার বললি না কথাটা এইভাবে বল না আল্লাহর রহমতে সব আছে তাইলে দেখ না ডাক্তারে কি তা করবো আমি আল্লাহ তো সব করে আমি তো বলি নাই আমি আল্লাহ তো কখনো বলি নাই ডাক্তারের কাছে যাইস না আমি তো বলি নাই আমি তো বলছি যা এখন ডাক্তাররা কি করে শুনুন আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না চিকিৎসা করতে করতে করতে করতে করতে করতে যখন আর পারেই না বাইর হইয়া কি কয় আমি কিন্তু পকেটে বোম একটা আসছে মাইরা দিব কিন্তু আবার সো হইলে কিন্তু সবাই মিলে বাইর হইয়া আইসা কিতা কয় রিক্স রিক্স মারাত্মক রিক্স হয়ে গেছে আল্লাহ করে আল্লাহ আমাকে ডাক্তার মশাই রুগী কয় দিন হয়েছে কয়েক সপ্তাহ এই কথা আগে ঘুষেননি কয় না এখন কি লাগে ঠেকাই পড়ছি ঠেকাই পড়ে যেটা সাত দিন পরে বলেছেন প্রথম থেকে বলেন না আল্লাহর রহমতে আপনারা আল্লাহকে ডাকতে থাকেন আমরা আমাদের চেষ্টা করতে থাকি যখন বান্দার এই আওয়াজটুকু জমিন থেকে লামকানে আল্লাহ পাক যখন শুনতো আমার বান্দা আমার উপর ছেড়ে দিয়েছে আমার বান্দা আমার উপর ছেড়ে দিয়েছে আর আল্লাহ তো বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দারে শুনে রাখো পৃথিবীর শ্রেষ্ঠতম মায়ার উদাহরণ দেওয়া হয় মাকে মায়ের মতো মমতা কেউ করে না বান্দা শুন কখনো যদি তুই দেখিস তোর মায়ের দরজা তোর জন্য বন্ধ হয়ে থাকে তখন কেন তুই এতটুকু বিশ্বাস রাখবি তোর রহমানের দরজা তোর জন্য খোলা থাকবে চিৎকার দিয়ে বলেন সুবাহ উচ্চ আওয়াজে বলেন না সুবাহান আল্লাহ বান্দা তোর মায়ের দরজাও যদি বন্ধ হইয়া যায় তোর মাও যদি তোর জন্য দরজা বন্ধ কইরা দেয় তখনও তুই এতটুকু বিশ্বাস রাখবি একজনের দরজা তোর জন্য এখনো খোলা আছে এখনো খোলা আছে তুই একবার তো আমাকে ডাক তুই একবার তো আমাকে ডাক তুই তারপর দেখ না আমি আল্লাহ কি করি আপনারা কি ছাঁটা দন লাগবো চা কইলেও তো বেজাল কিতা কইতাম চা চাহ কইলেও কয় বেজাল কফি কইলেও কয় এ পাইছি আমি কি রং চাহ এটা কিন্তু কেউ কয় না আমি রং চাহ খাই এটাই চলবো হ্যাঁ এখন থেকে আবার রং চাহ শুরু হইব তোর আরেক কথা কয় কত ভালো লাগে আমার নূর নবীর নাম আরো ভালো লাগে নূর সালাম নবীর দরুদ সালাম নবীর সবাই মিলে কি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আরেকটু মানে আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা উচ্চ আওয়াজে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ কি চায় আপনার কাছে একটু শুনুন ভাই শিকার জিনিস এটা কি পানির কাজটা হচ্ছে তৃষ্ণা নিবারণ করা যখন তৃষ্ণা লাগে না আপনাকে দিল খাস না খাস না খাস না তিন দিন পরে যখন কই এখানে দে এখানে দে তিন দিন আগে দিয়েছিলাম তখন কাজ নাই এখন কি লেগে দিতাম দিতাম না তোর এখানে কয় তখন তো আমার তৃষ্ণা লাগে না এখন তৃষ্ণা লাগছে দেশ না ভাই খুব খেয়াল করবেন দেশ না আমি কইলাম যে দিমু একটা শর্ত কিছু তো দন লাগবো কয় যা লবি ফর লবি আগে দে পানিটা খাইয়া লই আমি কইলাম না দিতাম না আগে দে কয় দত্ত বাপ রে বাপ তো আমার তিন হাজার টাকা দিয়ে দিছে দোকান তো ফাঁসে তার এমন তৃষ্ণা লাগছে দোকানে যাইয়া কিনা খাইব দে আমি কইলাম তিন হাজার টাকা আগে ফরান বাচ্চা লই এখন কনফানির দাম কত পনেরো টাকা ফুরা বোতলের দাম পনেরো টাকা সে কি ফুরা বোতল খাইছে তৃষ্ণা নিবারণের জন্য কয় ডুক খাইছে ফাঁস ডুক খাইছে ফাঁস ডুকের দাম তিন হাজার টাকা কারে দিছে আমারে দিছে যে শুধু পাস করে দিছে আর যেই আল্লাহ পানিটা সৃষ্টি করেছেন কি দিছেন আল্লাহকে কিচ্ছুই না আল্লাহ পাক বলে যে বান্দা তোর তৃষ্ণা লাগবে আমি পানির ব্যবস্থা আগে থেকে করে দিলাম তোর খিদা লাগবে আমি খাবার ব্যবস্থা করে দিলাম খাবারগুলা হওয়ার জন্য জমিনের ব্যবস্থা করে দিলাম ধানগুলা রোপণের জন্য মাটির ব্যবস্থা করে দিলাম আবার সেই ফানের মধ্যে পানির সেচ দেওয়ার জন্য বৃষ্টির ব্যবস্থা করে দিলাম বৃষ্টির ব্যবস্থা করে দিলাম বৃষ্টির ব্যবস্থা করে দিলাম সেই গাছগুলাকে সুন্দরগুলোকে সুক্ত করে করার জন্য আমি উপর থেকে লাইটের সূর্যের ব্যবস্থা করে দিলাম সূর্যের ব্যবস্থা করে দিলাম সূর্যের ব্যবস্থা করে দিলাম আবার সেই সূর্যের তাপে যেন জলে না যায় সেই জন্য আবার মিষ্টি বাতাসের ব্যবস্থা করে দিলাম মিষ্টি বাতাসের ব্যবস্থা করে দিলাম অবান্দা অবান্দা তোর জীবনে প্রত্যেকটা মুহূর্তে কি দরকার কতটুক দরকার কিভাবে দরকার মা হিসেবে যেরকম সন্তানের খবর রাখে স্রষ্টা হিসেবে আমিও তো তোর খবর রাখি স্রষ্টা হিসেবে আমিও তো তোর খবর রাখি স্রষ্টা হিসেবে আমিও তো তোর খবর রাখি আমি তোদের কাছে বেশি কিছু চাই না বেশি কিছু চাই না আল্লাহ তুমি কি চাও কয় লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ বান্দারে বান্দারে তোর যখন তৃষ্ণা লাগবে আমার দেওয়া পানিটা তুই খাইস তোর যখন খিদা লাগবে আমার দেওয়া খায় চা তুই খাইস মান্দা তোর নিঃশ্বাসের দরকার আমি বাতাসের ব্যবস্থা করে দিছি আমি বেশি কিছু চাই না তোর প্রত্যেকটা গাছে তুই একটু মায়া করে আমাকে স্মরণ করবি আমি আল্লাহ এটা দেখো এখন খেয়াল করেন আপনি সারা জীবন বলেছেন কিন্তু কখনো পাবেন নাই বাত শুরু করার আগে তিন চারজনে কইছে আর গুলা কইতেছে আমরা বোম মারলেও কইতাম না সবাই মিলে কন্যা না একটু পুরাটা কোন খাবার শেষ কখনো কি ভেবেছেন আলহামদুলিল্লাহ আগে কেন নয় বিসমিল্লা কেন আগে বিসমিল্লা কেন পরে নয় আলহামদুলিল্লাহ কেন পরে একটু একটু আল্লাহ কি চাচ্ছে আল্লাহ পাক বলে যে পেট তোর খিদা তোর আল্লাহ আমি খামো আমার পেট ভরবো আমি যে দিছি আমার নামটা কইতি না আমি যে দিছি আমার নামটা একটু কইতি না তো কইলে কিতা কই আমি খুশি হমু তো খুশি হইলে আমার লাভ কি কই লাজিদান্নাকুম আরো বাড়াই দিব আরো বাড়াই দিব আরো এখন বলেন আমাদের ভাগ্যে কি বেশি না কম আমরা আমরা আল্লাহ দিছে বেশি আমরা হারাই হারাই এখন কমে গেছি এখন বলেন আল্লাহ কমাই দিছে নাকি আমরা নিজের ভাই নিজে কুড়াল মারছি সত্যি করে কয়েন আল্লাহ আমাদের থেকে কি চাইছে টাকা চাই নাই তিন হাজার শুধু কইছে কি আমার নামটা একটু লইস আমার নামটা একটু লইস আমার নামটা একটু লইস শুধু একটু কন বিসমিল্লাহ আল্লাহ তোমার স্মরণ করছে আল্লাহ কয় খুশি আমাদের আল্লাহ কেমন দয়াবান জানেন দুনিয়ার মানুষকে খুশি করতে গিয়ে এ দেওয়া লাগে সে দেওয়া লাগে এটা দেওয়া লাগে সেটা দেওয়া লাগে এমন অনেক ভাই আছে বোনকে ছোট ভাইকে দশ বছর খাওয়াইছে দুইটা বছর শুধু একটু খবর নিচ্ছে না যে এখন তার দোষ মনে হয়ে গেছে অনেক আছে বিদেশ নিয়ে গিয়ে একজনকে বিদেশ নিয়ে গেছে বিদেশে যাওয়ার পরে সে আর বাবারে ওর নামে বুঝাইয়া তারা উল্টা দেশে পাঠাই দিছে এমন অনেক কাহিনী শুনুন আমাদের আল্লাহ তো দয়াবান বান্দার প্রেমময় একটা তো খুশি হয়ে যায় প্রেম করে মোহাব্বত করে একটা সিজদা দেয় না এই একটা সিজদা তো আমার আল্লাহ খুশি হয়ে যায় গা আর ওই ওরে খুশি করতে যে কত কিছু দেওয়া লাগছে কলেজে ভার্সিটিতে স্কুলে এই যুবকরা কথা কয় না কা স্কুলে কলেজে ভার্সিটিতে আম্মা আম্মা আমি একটু বাইরে যাই এই এই টাইমে কই যাই আম্মা আমার কোচিং আছে কথা কয় না কা আজকে স্পেশাল ক্লাস আছে ও বাপরে বাপ আমার ছেলেরে আমি ঠেল্লা পড়াইতে পারি না আমার ছেলে তো এখন অনেক ভালো হয়ে গেছে আপ টু টাইম পড়ালেখা করে কলেজ কোন জায়গায় জানেননি রামনা ফারকে এর অভিজ্ঞতা আছে কথা কয় না ঠিক না এখন বলেন দিয়া লাগছে কি লাগে নাই ফুচকা খাওয়ার লাগছে চটফটি খাওয়ার লাগছে আবার এই আবদার সেই আবদার একটা আইফোন দাও না তারপরে শেষ পর্যন্ত নিজের কিডনি বেচ্চা তারা যুবকরা না বুঝলে আর কেডা বুঝবো কিডনি বেচ্চা একজনের খুশি করত আইফোন দিয়ে দিছে কি চাও বলে যে তার খুশি চাই গভীর মনোযোগ তাকে রাজি করতে চাই তাকে ভালো রাখতে চাই তাকে খুশি রাখতে চাই আমি বললাম ভাই যিনি আপনাকে খুশি রেখেছেন যিনি আপনাকে ভালো রেখেছেন ওনার খবর নিছেন কয় উনি আবার কে তখন আপনার মন উত্তর দিবে আপনার আল্লাহ কিচ্ছু চাই না আপনি মনে করছেন আমরা মনে করছি নামাজ আচ্ছা বলেন তো আমরা নামাজ পড়লে আল্লাহ কোনো লাভ সবাই মিলে বলেন না আমরা নামাজ পড়লে আল্লাহর কোনো লাভ আমরা নামাজ না পড়লে আল্লাহর কোনো লস আমরা রোজা রাখলে আল্লাহর কোনো লাভ আমরা রোজা না রাখলে আল্লাহর কোনো লস নাই তো আল্লাহ আমাদেরকে নামাজ রোজা করতে দিছেন কেন আমাদের ভালোর জন্য এখন বলেন আমাদের ভালোটা কি শুধু সওয়াব শুনুন আল্লাহ পাক আমাদেরকে ভালো মানুষ হিসেবে দেখতে চাই আল্লাহ আমাদেরকে দেখতে এখন আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি আপনারা শুধু উত্তর দিবেন ভালো মানুষ হওয়ার জন্য কিছু গুণের স্পেশাল গুণের দরকার আছে না নাই বাস আপনারা বিরক্ত হয়ে গেছেন আমি শেষ করে দিচ্ছি অনেকের কষ্ট হচ্ছে বুঝতেছি আমি তাহলে একটু তাদেরকে সাইড করে একটু সারা করে বসতে সুযোগ করে দেন না হয় একরকম করে বসে থাকলে মূর্তি হয়ে যাবে আবার ভেজাল আছে কষ্ট হইতেছি না কোনো আল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন একটু খেয়াল করবেন আল্লাহ আমাদেরকে রমজান দিছে সবাই যুবক ভাইরা বলেন আল্লাহ আমাদেরকে রমজান দিছে আল্লাহ আমাদেরকে হজ দিছে আল্লাহ আমাদেরকে জাকাত দিছে আল্লাহ আমাদেরকে নামাজ দিছে একে সাইটটা জিনিস সাইড রকম কেমন হজ ফরজ কিন্তু জীবনে একবার খেয়াল করবেন হজ ফরজ কিন্তু জীবনে জাকাত ফরজ সামর্থ্যবানের উপর বছরে রোজা ফরস বছরে নামাজ ফরস ছয় মাসে আল্লাহ অন্য ফরজও তোমার পছন্দ নামাজও তোমার পছন্দ অন্য ফরজকে দিলা জীবনে একবার বা বছরে একবার নামাজে এমন কি আছে যেটাকে তুমি ছয় মাসে দাও নাই তিন মাসে দাও নাই তাও দিছো প্রত্যেক দিন পাঁচবার কইরা ব্যাপার কি তা আল্লাহ কই এটার ভিতরে গবেষণা রাখছি রহস্য রাখছি আরো যদি আপনাদেরকে একটু গভীরে বাবাইতে চাই আমি বলবো আপনারা শুধু উত্তর দিবেন ফজরের নামাজ চার রাকাত দুই রাকাত ফরজ দুই রাকাত সুন্নত কথা বলেন ঠিক না বেঠিক ফরজ কাকে বলে সুন্নত কাকে বলে মনে রাখার জন্য এতটুকু শুধু মনে রাখবেন যেই কথার সাথে যেই কাজের সাথে আল্লাহর সম্পর্ক পাওয়া যাবে এটাকে বলা হয় ফরজ এটাকে বলা হয় ফরজ যে কথার সাথে যে কাজের সাথে নবীর সম্পর্ক পাওয়া যাবে এটাকে বলা হয় সুন্নত তার মানে সুন্নত মানে নবী ফরজ মানে আল্লাহ থাকবে ফরজ মানি আল্লাহ সুন্নত মানি নবী ফরজ মানি আল্লাহর সাথে সম্পর্ক মানি নবীর সাথে সম্পর্ক কথা কি ঠিক আছে এখন আমি প্রশ্ন করবো উত্তর দেন ফজরের নামাজ রাকাত দুই রাকাত ফরজ পড়ার আগে দুই রাকাত সবাই মিলে বলতে হবে দুই রাকাত ফরজ পড়ার আগে দুই রাকাত জোহরে চার রাকাত ফরজের আগে চার রাকাত আসরে চার রাকাত ফরজের আগে চার রাকাত এশারে চার রাকাত ফরজের আগে চার রাকাত মাগরিবে তিন রাকাত ফরজের আগে দুই রাকাত ও নামাজি ভাই নামাজ তো পড়িলেন হাজার বছর কখনো কি ভেবে দেখেছেন প্রত্যেকটি নামাজের আগে সুন্নত আগে সুন্নত আগে ফরজ পরে নবীরটা আগে আল্লাহটা পরে কিন্তু মাগরিবের নামাজ আল্লাহ বলে আমার নবীর সুন্নত রাখবো না আমি আল্লাহর ফরজকে ডাইরেক্ট করে দিলাম আল্লাহ ব্যাপার কি আল্লাহ পাক বলে আগে সুন্নত রাখার পিছনও কারণ আছে মাগরিবের সুন্নত আগে না রাখার পিছনও কারণ আছে এখন আপনারাই বলেন ফরা লেখা কি না বুজ্জা বালা না বুজ্জা বালা এখন আপনারাই বুঝবেন নামাজ জান্নাতের আপনারা কিন্তু সবাই এক কথার মানুষ ঠিক না দুই কথা তো কর না আশা রাখবো এটা আমি যে আপনারা কেউ দুই কথা কইবেন না কিন্তু একটু পরে যদি ফালতাই যান কিন্তু খবর আছে কইলাম নামাজ জান্নাতের যারা নামাজ পড়ে তাদেরকে সবাই ডাকে নামাজি নামাজ জান্নাতের নামাজ পড়লে কোথায় যাওয়া যায় আরো জোরে জোরে নামাজ পড়লে কোথায় যাওয়া যায় এই নামাজ যারা পড়ে তাদেরকে সবাই ডাকে এখন প্রশ্ন করব উত্তর দিবেন কেউ কিন্তু পোল্টি মারেন না সব নামাজি কি জান্নাতি পোল্টি মারলেন কা একটু আগে না কইছেন নামাজি জান্নাতি আবার কইছেন সব নামাজি জান্নাতি না কনা সব নামাজি না তাহলে আপনি যদি এতটুক শিখে ফেলেন নিজেকে তর্ক করেন না নিজেকে প্রশ্ন করেন আমার নামাজই জান্নাতি তো কারণ আপনার গাঠটি আপনাকে বানতে হবে আপনার লাকিস আপনাকে গোছাইতে হবে আপনার কবরের সরঞ্জাম আপনাকে অর্জন করতে হবে তর্ক করার সময় নষ্ট করার দরকার এখন আপনি বলবেন যে না হয় নাই কিংবা হয়েছে হ্যাঁ হওয়া না হওয়ার এখন যুদ্ধটা দেখেন না বাহ্যিক যত বিষয় আছে ঝগড়া লাগছে এখানে ঝগড়া লাগে কথা বলেন ঝগড়া লাগছে বাইরে আমরা চাই কি আমাদের নামাজটা কবুল হোক নাকি না হোক আর একটু জোরে বলেন এখন আপনারাই বলেন কে পছন্দ করলে কবুল হবে আর সবাই বলেন না কে পছন্দ করলে আমাদের ভুলটা কোন জায়গায় আমি সেটা একটু বলার চেষ্টা করছি আমরা যুদ্ধ করছি বাহিরের বিষয় নিয়ে আল্লাহ বলে যে আমি বাহিরের বিষয় তো তাকাই না আমি তো মনটার দিকে তাকাই মনটার দিকে তাকাই মনটার দিকে আচ্ছা বলেন আপনি হাত নিয়ে যুদ্ধ করছেন ভালো কথা যার হাত নাই দুইটা তার উপর কি নামাজ ফরজ নয় সে কেমনে নামাজ পড়বে তার উপর নয় কেমনে পড়বে তখন আমার ভাই বলবে যে না তার উপর নামাজ পড়তে হবে আমি বললাম তার তো হাতও নাই তখন সে বলবে যে না হাত বড় বিষয় মনটা বড় বিষয় মনটা বড় কথাই আল্লাহ কোরআন ইঙ্গিত দিয়েছেন কালবে সালিম আমি শেষের দিকে আসছি সেই জন্য একটু গোসাই আনছি কালবে সেলিম আমি শুধু এতটুকু বলতে চাই তর্ক থেকে যাবে ঝগড়া থেকে যাবে মামলা থেকে যাবে আপনি আমি তো থাকবো না কবর তো আমাদের একা কি নিয়ে যাব আল্লাহর কাছে অন্তত যাই করেন মন থেকে করেন আল্লাহর জন্য করেন এটাই আপনার জন্য সফল হয়ে যাবে তর্ক করে কখনো সমাধান আসছে বলেন না আসছে তর্ক করে কখনো আপনাদের জীবনে দেখছেন সমাধান হয়েছে প্রশ্ন করে সমাধান হয়েছে নাই কারণ কি জানেন আমরা শান্তি চাই কিন্তু ঝগড়াও বন্ধ করতে কেউ রাজি নাই সবাই আমরা শান্তিপ্রিয় কিন্তু কেউ ঝগড়া বন্ধ করতে রাজি নাই আমি কারো পক্ষেও বলছি না বিপক্ষেও বলছি না আমি আমার কবরের পক্ষে কথা বলছি আমার হাসরের যাত্রার পক্ষে কথা বলছি আমার নিজের পক্ষে আমি নিজে কথা বলছি এখন আমি প্রশ্ন করবো আপনার উত্তর দিবেন ওলামাই কেরাম যারা আছেন ওনাদের দো আমি নিব দান করলে আল্লাহ খুশি না নারাজ ভাই একটু সবাই মিলে বলেন না বসা দ্বারা যারা আছেন খুশি না নারাজ এখন এখানের মসজিদের জন্য একজন এক লক্ষ টাকা দান করলো তার মনে মনে নিয়ত হচ্ছে সবাই আমাকে দানবীর বলবে এই এক লাখ টাকা আরেকজন হঠাৎ করে পিছন থেকে দুইটা টাকা বাইর করে দিচ্ছে সে বলে যে জানি এই দুই টাকার জন্য কেউ মার হাওয়াও বলবে না কেউ নামও তুলবে না কেউ অ্যালাউন্সও করবে না কিন্তু আমার আল্লাহ আমার আমি আল্লাহর জন্য দিচ্ছি আল্লাহ আমাকে দেবে আল্লাহ আমাকে দিবে আল্লাহ আমাকে দিবে আল্লাহ আমাকে আমি পাই আগে এক লাখ টাকা জি জি এক লাখ টাকা আচ্ছা এখন আপনি বলেন আল্লাহর কাছে আপনার আল্লাহর কাছে আমি আমার আল্লাহর কথা বলছি না কিন্তু আপনার আল্লাহর কাছে আপনি যে আল্লাহকে মানেন পছন্দ কোনটা এক লাখ নাকি দুই আপনারা বলেন আমি শুনতে চাই দুই টাকায় এমন কি আছে যেটা এক লাখে নাই এক লাখে এমন কি নাই যেটা দুইয়ে আছে তখন সবাই উত্তর দিবে এক লাখের তুলনায় দুইটা নগণ্য কিন্তু দুইয়ের মধ্যে আল্লাহর রেজা ছিল দুইয়ের মধ্যে আল্লাহর প্রেম ছিল এক লাখের মধ্যে মানুষ দেখানো ছিল দুই টাকার মধ্যে আল্লাহর মহাব্বত ছিল এতটুক যদি আমরা বুঝতে পারি যাই করেন না কেন জীবনে আল্লাহর মহাব্বত রসুলের মহাব্বত নিয়ে করেন আপনার প্রত্যেকটা কাজ সাকসেস হয়ে যাবে আপনি ভাবতেও পারবেন অনেক সময় বিয়ের অনুষ্ঠানে দেখবেন আপনাদের এখানে কি ওই বিয়েতে গিয়া খাওয়ায় কি খাওয়াই আপনাদের এখানে আমাদের সিটাঙে বিয়ে করেন না আপনারা কেউ ভুলও করেন না ভাই আমি কইতেছি কিন্তু সিটাঙে বিয়ে করলে খবর আছে বুঝেন না মনে এক হাজার দুই হাজার সাইরা ওই দিন একটা গেছে ছয় হাজার বৈরাত বৈরাত বুঝেন না বৈরাত মেহমান মানে আমি কইনি ওই যে বরযাত্রী এরই ছয় হাজার ছয় হাজার যদি বরযাত্রী মাইয়ের বাপে খাওয়ায় কথাটা বুঝছেননি এটা ছয় হাজার কেমন হয়েছে সেটাও কই বড় বোনের বিয়েতে খাওয়াইছে চার হাজার ছোট জনে কই আমি কি কম নি আমি কি কম নি আমার বড় বোনের বিয়ে দিছো তুমি দশ সালে এটা হলো দুই হাজার বিশ সাল কম কেন হইব বারো বুঝছেন নি বিয়েটা হয়েছে দুই হাজার আঠারো সালে ঠিক নি পারে গেছে সেজন্য সিটাং থেকে সাবধান যাই হোক অনেক সময় দেখবেন আপনি দাওয়াত দিয়েছেন একশো মানুষ তখন আপনি খাবার তৈরি করেন কয়জনের দেড়শো জন ঠিক না অনেক সময় দেখবেন একজনকে দাওয়াত দিলে পাঁচজনও বিশেষ করে আমার যুবক ভাইরা বিয়ের দাওয়াত দিছে একজন রে গেছে কয়জন আমি কইলাম ভাই দিলাম তোমার দাওয়াত দশজন আইলো যে কয় আমরা দশজনের চেহারা আলাদা হইতে পারে কিন্তু আমরা দশে মিলে ফিরে ফিরে দাওয়াত দেয় না কতগুলা একজনের দাওয়াত ফাইলে চলে আরেকজনের ফোন করে দেয় এই আছে একটা মেজবান চল ঠিক না এখন এইভাবে যদি জন যায় দেড়শো জনের খাওয়া খাইছে কয়জন আড়াইশো জন এখন যখন খাওয়ার খাওয়ানোর পরও কিছু খাবার বাচ্চা থাকে তখন আমরা আপনারা কি বলি বরকত হয়েছে বরকত হয়েছে কখনো ভাবছেন বরকতটা কেমন হয় বরকত হওয়া মানে কি দেখছির ভিতরে মাংস তিন চারটা বাইরে যাওয়া বরকত হওয়া মানে কি চাউল বেড়ে যাওয়া না না না না না না না না না আপনার বস্তিও দেয় নাই বাবুরসিও দেয় নাই পারলে তো বাবুরসি তিন চারটা লইয়া না যাবো বাস্তব যেটা সেটা দিবে তো না বাল্য কেমনে এবার রব্বে করিমের দরবারে যখন প্রশ্ন ছুটে দিলাম জিব্রাইলে বলে আল্লাহ দেড়শো জনের খাওয়া আড়াইশো জনের খাওয়ার পরে এখনো দেখি কিছু বাচ্চা আছে ব্যাপারটা কিতা আল্লাহ পাক বলে তারা বুড়া বুড়ি দুইজনে বিয়ের বিষয় নিয়ে টেনশন করছে এতগুলো মানুষ কেমনে খাবে এতগুলো মানুষ কেমনে খাবে দেড়শো জন দেড়শো জন যখন দুইশো জন হয়ে গেছে তারা বেশি টেনশনে পড়ে হঠাৎ করে যখন বুড়াই বেশি টেনশন করছে তখন বুড়িয়ে আমার বুড়ি মান্দাটা বলছো চিন্তা করো না আল্লাহ রহমত আছে আল্লাহ রহমত আছে আল্লাহ রহমত আছে আল্লাহ রহমত আছে ওইখান থেকে শুধু ঠেকাই পরে একবার বলছে যে আল্লাহ রহমত আছে আমি আল্লাহ বললাম আমার নাম ধরবে বেজ্জুত হবে তা তো হতে পারে না রিজিকের মালিক তো আমি আল্লাহ যা বাড়াই দিলাম বরকত এভাবে হয় বরকত যে আপনারা বলেন না যে কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলেন বরকত হবে বরকত হয় কেমনে বরকত এমনে হয় আল্লাহ দেখে যে আমার নাম বলছে আল্লাহ কয় যে ঠিক আছে যা বান্তা আমি আছি তোর লগে তুই যা আমরা সর্বদাই আল্লাহ নামের সাথে থাকব। এই আল্লাহর নামটা বান্দার অন্তরে ফিট করে দেওয়ার জন্যই নবী রহমতুল্লিল্লা আলমিন দুনিয়ার বুকে তশ্রিফ এনেছেন আবু বক্কর সিদ্দিকের অন্তরের মধ্যে আল্লাহর নাম ফিট করে দিলেন নবী রহমতুল্লিল্লা আলমিন কথা বলেন না রে ভাই আর একটু জোরে বলেন না এখন একটা মাসালা এখানে শিখে রাখবেন এখন নবীর যুক্ত নবী তো মনে করেন আল্লাহ যতদিন রেখেছেন ততদিন ছিল এরপরে সাহাবাই